আসসালাম প্রশংসা আল্লাহ সালাম হোক নবী প্রিয় ফেসবুকের ভাই বন্ধুরা এবং যারা অনলাইনে আমাকে দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহি সবার পর আল্লাহ সুমতালার শান্তি দয়া এবং রহমত অবতীর্ণ হোক আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আপনাদের সামনে বলেছিলাম একটা বিষয় আলোচনা করব যে ইসলাম এবং জাহেলিয়াত এই ইসলাম এবং জাহেলিয়াত এই বিষয়গুলো বুঝতে না পারার কারণে আমাদের কাছে অনেক ক্ষেত্রে ইসলামের বিষয়গুলো পরিষ্কার হয় না বা আমরা কি বলতে চাই আমরা কি বোঝাতে চাই এই বিষয়গুলো পরিষ্কার না বা ইসলামের মৌলিক দিকটা কি এই বিষয়বস্তুগুলো অনেক সময় মুসলিম ভাই ও বোনেরা পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা পান না তো আমরা চাই আপনাদের সামনে ইসলামের মৌলিক বিষয়গুলো প্রেজেন্ট করতে উপস্থাপন করতে ইসলাম এবং জাহেলিয়াত এ দুইটা পরস্পর বিরোধী আর এটা হলো ইসলামের সবচাইতে বেসিক এবং মৌলিক বিষয়বস্তু যে জাহেলিয়াত এবং ইসলামের সাথে সংঘর্ষ কোথায় ছিল বা কোথায় পারস্পরিক দ্বিমত বা বিরোধ ছিল এটা যদি আমরা বুঝতে না পারি বা জানতে না পারি তাহলে আমাদের ইসলাম সম্পর্কে স্বচ্ছ এবং পরিষ্কার ধারণা বেশ কঠিন হয়ে যায় আর বলা যায় এটা একবার প্রাথমিক ধারণা ইসলামের একেবার প্রাইমারি লেভেলের যদি আমরা যে ইসলামের কথা বর্তমান সময়ে বলে থাকি এটা একবার ইউনিভার্সিটি লেভেল বা এটা একবার আপার লেভেল পর্যন্ত এবার থিসিস বা পিএইচডি লেভেলের যেখানে বলা হয় যে ইসলাম মানলে শান্তি আসবে ইসলাম মানবতার জন্য এই বিষয়গুলো দিয়েছে ইসলাম মানবতার জন্য মানব জাতির জন্য এই কল্যাণকর বিধানগুলো দিয়েছে এটা হলো ইসলামের একেবারে সর্বশেষ অবস্থা যদি আমরা ইসলাম ফলো করে চলি যদি আমরা ইসলাম মেনে চলি তখন এই বিষয়গুলো আসে কিন্তু আগে দেখতে হবে যে ইসলাম আসলে কি বলে ইসলামের মৌলিক কমেন্টগুলো কি কমান্ড কি ইসলাম আমাদের কি নির্দেশ দিচ্ছে এটা হলো সবচাইতে প্রাথমিক আদি এবং পূর্ব বিষয় প্রি ইসলামিক পিরিয়ড বা যে সময় ইসলাম অবতীর্ণ হচ্ছে সেই সময়ের প্রেক্ষাপটটা কেমন ছিল সেই সময় কি হয়েছিল এই বিষয়গুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হবে না এবং ইসলাম সম্পর্কে আমাদের অনেক জায়গায় অনেক বিষয়ে অজানা থেকে যাবে যে ইসলাম আমাদের জন্য কোন ধরনের কথাবার্তা বলছে তাই আসুন আমরা আজ আলোচনা করব এই আলোচনার বিষয়বস্তু হবে ইসলামের বেসিক কনসেপ্টটা কি ইসলামের মূল মেসেজটা আসলে কি ছিল সে সময় তো আমরা একটা বিষয় সবসময় চিন্তা করে থাকি বা অনেকেই চিন্তা করি যে মক্কার মুশিকরা তারা কাফের ছিল কারণ কি আমরা মনে করি যে তারা আল্লাহ সুমতালায় বিশ্বাসী ছিলেন না আমাদের এই ধারণা সম্পূর্ণ ভুল এবং এই ধারণা আমাদের ইসলাম সম্পর্কে না জানার কারণে এই ধারণাগুলো আমাদের ভিতরে গড়ো করছে এবং এই ধারণাগুলো আমরা চিন্তা করি মক্কান মুশ্রিকরা তারা কঠোর এবং কঠিনভাবে আল্লাহ সামাতালাকে বিশ্বাস করত মক্কার মুশ্রিকরা তারা এমনভাবে আল্লাহ সামাতালাকে বিশ্বাস করত যেভাবে বিশ্বাস আমরাও করি না বর্তমান সময়ে তারা সব বিষয়ে আল্লাহ সামাতালার কাছে সাহায্য চাইতো আল্লাহ সুমাতালার কাছে তারা তাদের সব আকুতি মিনিত জানাতো তো এই বিষয়গুলো আমরা পরিষ্কারভাবে আজ আলোচনা করব মক্কার মুশ্রিকরা যে আল্লাহ সুমতালাকে বিশ্বাস করত আমরা কোরআন থেকে আনুল মাজিদ থেকে একবার দলিল প্রমাণ সহ আলোচনা করার চেষ্টা করব যেখানে আমরা একেবারে সুস্পষ্টভাবে দেখাবো যে মক্কার মুশিকরা তারা আল্লাহ সুমতালাকে বিশ্বাস করত তারা আল্লাহর নবী রাসুল যে আসে এগুলোতেও তারা বিশ্বাস করত তারা বিশ্বাস করত আল্লাহর ইবাদত করতে হয় এবং তারা আল্লাহর ইবাদত করত এই বিষয়গুলো আমার দাবি আমি প্রমাণ করবো ইনশাআল্লাহ তাহলে আসলে শুরুতেই একটা বিষয় আমরা পরিষ্কার হই যে আসলে মক্কার কুফররা তারা আল্লাহ সুমতালাকে বিশ্বাস করতো কিনা আল্লাহ সুমতালা কি বলেছেন আল্লাহ সুমতালা তাদেরকে প্রশ্ন করেছেন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় যদি আপনি পড়েন সরা জুকরুপ তেতাল্লিশ নম্বর সরার নয় নম্বর আয়তে এছাড়া সরা জুকরুপের পঁচাশি ছিয়াশি নম্বর আয়তে আল্লাহ সুমতালা তাদেরকে জিজ্ঞাসা করেছে যে আসমান জমিনের মালিক কে তারা একেবারে পরিষ্কারভাবেই বলেছে যে এই আসমান জমিনের মালিক হলো আল্লাহ অর্থাৎ একজন সৃষ্টিকর্তা আছেন একজন সৃষ্টিকর্তাই সবকিছু দেন এই বিশ্বাস মক্কার কুফফারদের ছিল মক্কার কাফেরদের ছিল তারা এই বিশ্বাসগুলো করত যে সৃষ্টিকর্তা মাত্র একজনই আল্লাহ মাত্র একজনই আল্লাহ সুমতালা বৃষ্টি দেন আল্লাহ সুমতালা রহমত দেন আল্লাহ সুমতালা বারাকাত দেন আল্লাহ সুমতালা রিজিক দেন এই বিশ্বাস মক্কার কাফেররা করত যা বর্তমান সময়ে অনেক মুসলিমদের বিশ্বাস হয় না এগুলো হলো রুবুবিয়াতের ধারণা প্রথমে আমরা দেখব তারা রুবুবিয়াতের বিষয়ে কি কি ধারণা পোষণ করত এরপর যদি আপনি পড়াশোনা করেন পবিত্র কোরআন দশ নম্বর সোরার একত্রিশ নম্বর আয়তে সেখানে পরিষ্কারভাবে মক্কার কাফেররা তারা বলতো তাদেরকে আল্লাহ সুমতাল্লাহ জিজ্ঞাসা করেছেন কে তোমাদেরকে শ্রবণ শক্তি দেয় তারা বলছে আল্লাহ সুমতাল্লাহ আমাদেরকে শ্রবণ শক্তি দেন কে তোমাদের কর্ণ দিল কে তোমাদের চক্ষু দিল এই বিষয়গুলো আল্লাহ প্রশ্ন করেছেন তাদের কাছে এবং তারা স্পষ্টই বলেছে যে আল্লাহ সুমতালে আমাদেরকে এগুলো দিয়েছেন তাহলে রিজিক দেয় আল্লাহ খাদ্য দেন আল্লাহ এরপর আল্লাহ সুমতালা কর্ণের শক্তি শ্রবণ শক্তি দিয়েছেন দৃষ্টি শক্তি আল্লাহ দিয়েছেন আসমান এবং জমিনকে পরিচালনা করেন আসমান এবং জমিনকে নিয়ন্ত্রণ করেন আল্লাহ সুমতালা এ বিষয়ে মক্কার কুফাতদের কোনো আপত্তি নেই এই বিষয়ে মক্কার কফেররা তারা এটা অবিশ্বাস করত না এমনকি যুগে যুগে বেশিরভাগ মানুষ আল্লাহ সুমাতালাকে বিশ্বাস করত কিন্তু বিশ্বাস করার পাশাপাশি তারা আল্লাহ সুমাতালার কাছে পরিপূর্ণভাবে ইমান আনত না এজন্য তারা আল্লাহ সুমাতালা তাদেরকে গ্রহণ করেননি তাদের ইবাদতকে তাদের ইমানকে তাদের বিশ্বাসকে আল্লাহ সুমাতালা কবুল করেননি কারণ হলো তারা সঠিকভাবে আল্লাহ সুমাতালার প্রতি ইমান আনিনি যেভাবে আল্লাহ আনতে বলেছেন তো আমরা প্রথমে যে বিষয়টা পরিষ্কার হতে চাই সেটা হলো যে রৌবুবিয়াতে যে ধারণা রব হিসেবে আল্লাহ সুমতাল্লাহ জমিনের রব আল্লাহ সুমতাল্লাহ আসমানের রব আল্লাহ সুমতাল্লাহ তিনি রিজিক দাতা তিনি খাদ্যদাতা তিনি যে সব বিষয়ের ব্যবস্থা করে যাচ্ছেন এই বিষয়গুলো তারাও বিশ্বাস করত এবং এই বিষয়গুলো বিশ্বাস করার পরেও তারা মুশিক তাহলে আমাদের এই বিষয়গুলো জানা দরকার যে জাহেলিয়াতের সময় জাহেলি সেই যুগে আমরা বলছি অজ্ঞতার যুগ বর্বরতার যুগ আমরা বলছি সেই যুগটা কি অনেক বেশি খারাপ যুগ কেন আসুন আমরা পবিত্র কোরআন থেকে এবং ইসলাম থেকে জানার চেষ্টা করব যে কেন তাদেরকে বরবার বলা হয় কেন তাদেরকে খারাপ বলা হয় তো একেবারে প্রাথমিক লেভেলে প্রথমেই যদি আমরা চিন্তা করি যে তাদেরকে খারাপ বলা হচ্ছে তার প্রথম যে কারণটা ছিল তারা হলো কি তারা খুন করত মানুষ খুন করত এবং তারা প্রচুর পরিমাণে মানুষদেরকে হত্যা করত তারা কথায় কথায় মানুষ হত্যা করত তারা সামান্য একটা উটের কারণে মানুষ হত্যা করতো তারা পানির কারণে মানুষ হত্যা করতো তাদের কাছে মানুষ হত্যা ছিল খুবই সামান্য একটা বিষয়বস্তু এবং তারা তাদের মন মতো যে কোনো সময় যে কোনো সময় তারা মানুষকে হত্যা করত যে কোনো কারণে তাদের ইচ্ছা মতো তারা মানুষ হত্যা করত তাই তাদের এই যুগটাকে বলা হয় বর্বর যুগ এবং জাহিলিয়াতের যুগ দেখেন বর্তমান সময়েও ইচ্ছা মতো মানুষ খুন করা হচ্ছে যাদের ক্ষমতা আছে তারা তাদের তাদের মন যেটা চাচ্ছে তারা সেই কাজগুলো করে যাচ্ছে তাদের মন চাচ্ছে মানুষ হত্যা করতে তারা মানুষ হত্যা করে ফেলছে এরপর বর্তমানে হসপিটালের রিপোর্টগুলো দেখলে আপনি দেখবেন মানুষ ভ্রূণ হত্যা করছে তাদের মন চাচ্ছে তারা এটা মেনে নিতে পারছে না আল্লাহ সুমতাল্লাহ সিদ্ধান্তকে তাই তারা ভ্রূণ হত্যা করছে অর্থাৎ জাইলি যুগের মানুষ যদি তারা যদি মানুষ খুন করার কারণে বর্বর এবং নিকৃষ্ট হয় বর্তমান সময়ে ঠিক একই কাজগুলো করে যাচ্ছে বর্তমান সময়ের মানুষরা কখনো মদ পান করার কারণে মানুষকে হত্যা করা হচ্ছে কখনো সীমান্তে থাকার কারণে মানুষকে হত্যা করা হচ্ছে কখনো নিজের দোষ আরেকজনের ঘাড়ে চাপানোর জন্য মানুষ হত্যা করা হচ্ছে তো এইভাবে মানুষ হত্যা একের পর এক পৃথিবীতে বেড়েই চলেছে আর যদি আপনি মুসলিম হত্যার কথা বলেন তাহলে আমরা দেখছি আরাকানে মুসলিম হত্যা হচ্ছে মুসলিম নিধন চলছে সেখানে এরপর আপনি দেখেন নয়াদিল্লিতে কাশ্মীরে এরপর মুসলিম দেশগুলোতে ইহুদি খ্রিস্টানরা এবং ইসলামের বিরুদ্ধাচরণকারীরা ইসলামের শত্রুরা তারা মুসলিমদের ভালো কখনো চায় না বা তারা মুসলিমদের ভালো দেখতে পারে না এজন্যই তারা কি করছে মুসলিমদের ভাইদেরকে হত্যা করছে সোরা বুরুজের নয় থেকে এগারো নম্বর আয়াত পড়লে দেখবেন যে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে অন্য কোনো কারণে না একটা কারণেই তাদেরকে হত্যা করা হচ্ছে যে তারা বলে আমরা সর্বশক্তিমান সৃষ্টিকর্তার প্রতি ইমান এনেছি আমরা আল্লাহ সুমাতালাকে রব হিসেবে মানি আমরা আল্লাহ সুমাতালার নির্দেশ ফলো করি তার দেওয়া বিধিবিধান মেনে চলি এই কারণেই মুসলিমদের প্রতি নির্যাতন করা হয় মুসলিমদেরকে হত্যা হত্যা করা হয় মুসলিমদেরকে যন্ত্রণা দেওয়া হয় ঠিক এই কারণগুলোতেই তাহলে দেখেন পবিত্র কোরআন আমার মাধ্যমে এবং ইসলামের সত্যের মাধ্যমে আমরা জানতে পারি চোদ্দশো বছর আগে তাদেরকে আমরা বর্বর যুগ বলতাম কারণ তারা মানুষ হত্যা করতো ঠিক একই কাজ বাংলাদেশেই হচ্ছে বাংলাদেশেই মানুষ হত্যা করা হয় বাংলাদেশেই ভ্রূণ হত্যা করা হচ্ছে বাংলাদেশের মানুষকে নির্বিচারে হত্যা করা হয় নিজের ইচ্ছা মতো যখন যে পাচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের কাছে হত্যা রিপোর্ট আসছে বিভিন্ন টিভি চ্যানেলে দেখাচ্ছে বিভিন্ন সাংবাদিকরা দেখাচ্ছে তারপরে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে ব্যবিচার করে হত্যা করা হচ্ছে তাহলে দেখেন আরবের সেই যুগে যদি তাদেরকে বর্বর এবং জাহেল মূর্খ বলা হয় তাহলে বর্তমান সময়ে এই মানুষগুলোকে কেন মূর্খ বলা হবে না কেন বর্বর বলা হবে না কেন এগুলোকে নিকৃষ্ট বলা হবে না ঠিক একই কাজই তো আমরা করে চলেছি তাহলে আমাদের এই বিষয়গুলো পরিষ্কার হতে হবে আমাদের এই ধারণাগুলো স্বচ্ছ হতে হবে যে কেন তাদেরকে নিকৃষ্ট বলা হয়েছে কেন তাদেরকে জাহেল বলা হয়েছে আর বর্তমান সময়ে মানুষদেরকে আমরা মডার্ন আর আধুনিক বলছি তারা রাজনীতির নামে ক্ষমতার নামে মানুষ হত্যা করছে এবং নিজের প্রবৃত্তির কারণে মানুষ হত্যা করছে আর তাদেরকে আমরা কি বলছি যে তারা তারা মডার্ন বর্তমান যুগ মডার্ন নয় এটা সর্বনিকৃষ্ট যুগ এটা সবচাইতে বর্বর যুগ যেভাবে মানুষ হত্যা করা হয় আর মানুষের অধিকার হনন করা হয় এটা খুবই কষ্টদায়ক তো এরপর আমরা জাহেলি যুগের যে বিষয়টা দেখতে পাবো সেটা তারা দেখি সেখানে তারা সুদ খেত তো জাহেলি যুগে দেখবেন আল্লাহ সুমাতালা সুদের উপর আয়াত নাজিল করেছেন কেন করেছেন কারণ তখন জাহেলি সমাজে জাহেলি যুগে যখন আরবের সেই বর্বর যুগে তারা সুদ খেত তো বর্তমান সময়েও আমাদের দেশে দেখা যাচ্ছে আমাদের মুসলিম ভাইদের মধ্যে দেখা যাচ্ছে তারা একদিকে মুসলিম দাবি করছে অন্যদিকে তারা সুদ খাচ্ছে সুদে ব্যাংকে চাকরি করছে তারা সুদে লেনদেন করছে অথচ আল্লাহ সামাতাল্লাহ সুদ নিষেধ করেছেন সোরব বাকারা দুই নম্বর সোরা দুশো পঁচাত্তর নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলেছেন যদি কেউ সুদ খায় তাহলে শয়তান তাকে স্পর্শ করে পাগল করে দেয় এছাড়া সুরা বাকারা দুই নম্বর সোরা দুশো উনআশি নম্বর আয়তে আল্লাহ সামাতাল্লাহ একেবারে পরিষ্কারভাবেই বলেছেন আমি কোরআন থেকে বলছি আমি রেফারেন্স দিয়ে বলছি আপনারা চেক করতে পারেন অথবা রেফারেন্সগুলো এখানে দিতে পারেন আল্লাহ সামতালা সেখানে পরিষ্কারভাবেই বলেছেন যে যদি কেউ সুদ খায় তাহলে সে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করলো তাহলে দেখেন আরবের সেই যুগকে বর্বর বলা হয় নিকৃষ্ট বলা হয় আরবের সে যুগে মানুষ কি কত সুদ খেতে জন্য মানুষ হত্যা করা করতে জন্য আমরা দেখি Rupali bank Sonali bank Bangladesh bank প্রত্যেকটা ব্যাংক সুদি কারবার করছে এবং এই সুদের বিপক্ষে কেউ স্পষ্টভাবে কথা বলছে না তাহলে এই যে বিষয়বস্তুগুলো এই যে দিনই ব্যবস্থাগুলো এগুলা তারা করার পরেও তারা আল্লাহ বিশ্বাস করতো তারা দাবি করত এবং বর্তমান সময়ে আমরা কি করছি আমরাও ঠিক আল্লাহকে বিশ্বাস করে এই দাবি করছি আমরা চিন্তা করছি আমাদের বিশ্বাস ঠিক আছে তাহলে প্রিয় ভাইরা দেখেন তাহলে মক্কা সেই মুশিকদের কি অপরাধ ছিল তারা আল্লাহকে বিশ্বাস করত এবং আল্লাহর নির্দেশ আল্লাহর বিধিবিধানই তারা ফলো করত তাদের মতো করে তো আমরা এই বিষয়গুলো শেষের দিকে আরো বিস্তারিত আলোচনা করব তাহলে আরবের সেই জাহিলি যুগে তারা কি করত সুদ খেত এজন্য আল্লাহ সুদের উপর বিভিন্ন আয়াত নাজিল করছেন সোরা আলিমরান তিন নম্বর সোরার একশো সোরা আল ইমরানে বলা হয়েছে এছাড়া সোরা বাকারাতে বলা হয়েছে দুশো পঁচাত্তর থেকে উনাশি নম্বর আয়তে যে তারা নিকৃষ্ট কারণ তারা সুদ খেত তারা বরবাদ ছিল এই সুদি কারবার তারা কি নিজেরা করে যেত তাহলে এই সুদ খাওয়ার কারণে আল্লাহ সুমতাল্লাহ তাদেরকে কি বলেছেন নিকৃষ্ট বলেছেন তাহলে দেখেন আমাদের সুদি কারবার আছে কিনা মুসলিম ভাইরা ব্যাংকে টাকা রাখে কিনা মুসলিম ভাইরা আল্লাহর প্রতি বিশ্বাস করে তারপর তারা সুদি ব্যাংকে লেনদেন করছে কিনা সুদ ছাড়া যেন বাংলাদেশ অচল হয়ে গেছে সুদ ছাড়া আমাদের যেন চলছেই না তা আমরা এমন একটা সময় এমন একটা পরিস্থিতির ভিতরে বাস করছি যেখানে জাহেলিয়াতের সাথে কোনো অংশে কম না এবং জাহেলি সমস্ত বিষয়বস্তুগুলো এখানে বিদ্যমান যদি আমরা প্রত্যেকটা পাট পাট আলোচনা করব সেখানে আপনার একেবারে পরিষ্কারভাবে জানতে পারবেন যে জাহেলি যুগ থেকে কেন বারবার বলা হয় সে যুগে তারা সন্তান হত্যা করতো সোরা তাকয়ের একাশি নম্বর সোরার আট এবং নয় নম্বর আয়াত যদি আপনারা পড়েন সেখানে পরিষ্কারভাবে দেখতে পাবেন যে সেখানে কি করা হতো তারা জীবিত কন্যা সন্তানকে হত্যা করা করতো আর আমরা এখন কি করি ক্লিনিকে হত্যা করা হয় বিভিন্ন ডেলিভারি সেন্টারে হত্যা করা হচ্ছে বাপ মা আগে থেকে যখন জানতে পারছে তাদের এই সন্তানটা মেয়ে তখন ভ্রূণ হত্যা করছে তাহলে আমাদের এই দেশে এই কথাগুলো চলছে এই কাজগুলো চলছে তাহলে আমরাও তো সেই বর্বরতার যুগে আছি আমরাও তো সেই যুগে সেই অবস্থার ভিতরে আছি যাদেরকে আল্লাহ কবুল করবেন না নব্বই পার্সেন্ট মুসলিম দাবি করলেই মুসলিম হওয়া যায় না আপনাকে পবিত্র কোরআন সহি সুন্না ফলো করতে হবে ইসলাম ফলো করতে হবে আমি সেটা দেখাবো ইনশাআল্লাহ যে দাবি থেকে মুসলিম হবে না বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলিম আল্লাহ আকবর এই আলোচনার পর আপনারা সিদ্ধান্ত নেবেন যে এখানে কত পার্সেন্ট মুসলিম আছে আর কয়জন মুসলিম আছে শুধুমাত্র দাবিতে যদি মুসলিম হয় তাহলে আবু আরবের মুশ্রিকরা কেন মুসলিম হবে না তারাও তো শিখ একইভাবেই মুসলিম ছিল তারাও তো আল্লাহকে আল্লাহর ইবাদত করতো তারা তো আল্লাহর নির্দেশ ফলো করতো তারা তো আল্লাহর বিধানই মানতো এটা তো তারাই দাবি করছে তো এখানে পরিষ্কার যে আমরা যে কাজগুলো করে চলছি এটা কোনোভাবেই আল্লাহ দেওয়া নির্দেশ আমরা ফলো করছি না যে কারণে আমাদের পর এই বিপদ আপদ যে কারণে আমরা কি ইসলামকে ভাবছি একটা অন্য লেভেলে যে ইসলাম মানে শান্তি ইসলাম মানে খুব ভালো একটা জিনিস ইসলাম মানে পুরুষের অধিকার ইসলাম মানে শিশুর অধিকার ইসলাম মানে নারীর অধিকার এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা যতদিন পর্যন্ত না ইসলাম প্রতিষ্ঠা হবে ততদিন পর্যন্ত ইসলামের মৌলিক কোনো বিধান প্রতিষ্ঠা হবে ততদিন হবে না ততদিন পর্যন্ত আপনি মুসলিম থাকলে আপনার মতো মুসলিমকে কোরআন হাদিসের ভাষায় মুসলিম বলা হয় না আপনি আমি শিরিকের ভিতরে আছি আপনি আমি আল্লাহর সাথে বিরোধিতা লিপ্ত আছি আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত আছি এরপর আমরা মুসলিম কত সুন্দর ভাই তো আমাদের এই বিষয়গুলো চিন্তা করতে হবে যে একদিকে আল্লাহর সাথে যুদ্ধ করছি অন্যদিকে দাবি করছে আল্লাহর বান্দা আল্লাহর সবচাইতে প্রিয় লোক আমি তাহলে কি আল্লাহর সাথে যুদ্ধ করছেন বিশ্বাস যদি না হয় এখন সোরা বাকারা দুই নম্বর সোরা দুশো উনআশি নম্বর আয়াত বের করেন আল্লাহর সাথে যুদ্ধ হচ্ছে কিনা দেখেন আল্লাহর পরিভাষা এটা আমি বলি নাই আল্লাহ বলেছেন যারা সুদ খায় তারা আল্লাহর সাথে যুদ্ধ করে তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করতে আপনি পারবেন কিনা দেখেন এবং আপনার অবস্থাও আপনি বোঝার চেষ্টা করেন তাহলে দেখেন আরবের সেই লোকেরা তারা মদ খেত কিনা তারা তখন মদ খেত তাই ইসলামে মদপান নিষিদ্ধ করা হয় ধারাবাহিক বেশ কিছু স্টেপে সোরা বাকারা দুই নম্বর সোরা দুশো উনিশ নম্বর আয়তে আছে এছাড়া সোরা নিসা চার নম্বর সোরা তেতাল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে সোরা মাইদা পাঁচ নম্বর সোরা নব্বই নম্বর আয়তে আল্লাহ সামতাল্লাহ বলছেন মদ্যপান করা কি শয়তানের কাজ বর্তমান সময়ে আমাদের যারা ক্ষমতাশীল আছেন তাদের বিভিন্ন জায়গায় তারা লাইসেন্স দিয়ে রেখে দিয়েছেন মদের অথচ এই মদ ইসলামে নিষিদ্ধ মক্কার মুশিকরে মদ খেত তাই তারা বরবাদ তারা নিকৃষ্ট তাহলে আজকের দিনেও যারা মদের বৈধতা দিয়েছেন মদ খাওয়াকে যারা বৈধ বলছেন মদকে যারা টেড লাইসেন্স দিচ্ছেন এবং মদ যারা পান করছেন তারা আরবের সেই চোদ্দশো বছর আগে তারা যেমন মূর্খ বর্বর অসভ্য ছিল আপনারা ঠিক একই রকম কাজই করে যাচ্ছেন আল্লাহ সুমতলা আমাদের এই ভাইদেরকে হৃদায়ত করুন আমরা সেই দোয়াই করব কিন্তু আমরা এখানে বাস্তবতা ফুটিয়ে তোলার চেষ্টা করছি যে মক্কার মুশিকরা কি কারণে কাফের ছিল কি কারণে তারা মুশিক ছিল ঠিক একই অবস্থা একই বিষয়গুলো আমাদের ভিতরে আছে কিনা তাহলে আমাদের ভিতরে যদি একই বিষয় বিদ্যমান থাকে একই জিনিস যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরাও ঠিক মুর্শিক তাদের মতো আমরাও ঠিক কাপের তাদের মতো যদি আমরা আল্লাহ বিশ্বাস করি যদিও আমরা বিশ্বাস করি আল্লাহ হলো আসমানের মালিক জমিনের মালিক যদিও আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুমতাল্লাহ বৃষ্টিদাতা আল্লাহ সুমতাল্লাহ জীবন দেন আল্লাহ সুমতাল্লাহ মৃত্যু লেখেন তাহলে সব বিষয়বস্তুগুলো বিশ্বাস করার পরেও আমরা আরবের মুর্শিকদের মতো মুর্শিক আরবের কাফেরদের মতো কাফের কেন কারণ আমরা এই বিধানগুলো পরিষ্কার এবং স্বচ্ছভাবে কি মানি না তো এরপর আসেন আমরা আরবের আরও অনেক বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করব যে প্রিয় ভাইয়েরা আমরা জানি আরবের সেই মুশিকরা তারা দোয়া করতো কার কাছে তারা আল্লাহ সুমতাল্লার কাছেই দোয়া করতো তারা মোনাজাত করতো কার কাছে আল্লাহর কাছেই দোয়া করতো মোনাজাত করতো তারা সলাত তাদাই করতো আল্লাহ সুমাতাল্লাহ বলছেন যে তাদের সলাতের কথা বলেছেন সুরা আনফাল আট নম্বর সুরার পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর আয়াতে আপনি যদি একত্রিশ থেকে ছত্রিশ নম্বর আয়াত পর্যন্ত পড়েন তাহলে আপনি দেখতে পাবেন আরবের সেই মুশিকরা তারা কি করতো তারা সলা তাদাই করত তারা জাকাত দিত আল্লাহ বলেছেন এটা তারা দান সতকা করত তারা মানুষকে আল্লাহর পথে ডাকত এবং তারা কাবাকে কি রক্ষণাবেক্ষণ করত শুধু তাই না তারা এই কাবার জন্য সোরা আনফাল আট নম্বর সোরার চৌত্রিশ থেকে ছত্রিশ নম্বর আয়াত তাপসির সহ পড়লে আপনি দেখবেন যে তারা এই কাবাকে রক্ষণাবেক্ষণ করত এবং আপনি যদি দেখেন সরতাও বা নয় নম্বর সোরার চোদ্দ থেকে ১৯ নম্বর আয়াতে এখানে পরিষ্কারভাবে আল্লাহ সুমাতালা বলেছেন যে আল্লাহ সুমাতালা দেওয়া যে মসজিদ আল্লাহর ঘর এটাকে কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে এটাকে কিভাবে কিভাবে এটা দেখাশোনা করতে হবে কারা এর দায়িত্ব পালন করবে আল্লাহ সুমতাল একবার ভাবেই বলেছেন আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মক্কার মুশিকরা দোয়া করত তারা আল্লাহ সুমতালার কাছে দোয়া করত এবং তারা এমন এক জায়গায় গিয়ে দোয়া করত যেই জায়গায় দোয়া করলে যেই জায়গায় সলাতের মূল্য হলো লক্ষ রাখাতে সমান তাহলে তারা এই জায়গাগুলোতে তারা দোয়া করতো তারা তখন কোন আজাব এবং গজব আসতো তাদের পরে বা গজবের চিন্তা তারা করতো তারা কাকে ডাকতো আল্লাহ সুমাতালাকে ডাকতো বর্তমানকে আমরা যখন ডাকি আমরা কাদের ডাকি পীর হুজুর বুজুর্গকে ডাকি আর তারা সরাসরি আল্লাহকে ডাকতো তারা যখন কোনো বিপদে পড়তো তারা আল্লাহ সুমাতাল্লার কাছে চাইতো তারা যখন কোনো বিপদে পড়তো কোনো নদী পথে বিপদে পড়তো তারা আল্লাহ সুমাতালাকে একনিষ্ঠভাবে ডাকতো শিরিক মুক্ত হয়ে ডাকতো আল্লাহ সুমাতাল্লাহ এটা বলেছেন সোরা আনকাবুত উনত্রিশ নম্বর সোরার সোরা আনকাবুতে একষট্টি থেকে পঁয়ষট্টি নম্বর আয়তে এছাড়া আপনি সোরা আনামের তেষট্টি চৌষট্টি নম্বর আয়তে পাবেন যে মক্কার মুশিকরা মক্কার সে সময়ের লোকেরা মক্কার জাহেল অজ্ঞ মূর্খরা তারা যখন কোনো বিপদে পড়তো তারা সরাসরি আল্লাহকে ডাকতো আর আজ মানুষ ক্ষমতার দরকার আজ তার আজ আজকের দিকে দিনে মুসলিম ভাইয়েরা তারা দাবি করছে মুসলিম কিন্তু তারা একইভাবে শিরিক করে যাচ্ছে তারা যখন কোনো বিপদে পড়ে তারা মাজারে চলে যায় তারা যখন কোনো ক্ষমতার দরকার হয় শাহজালালের মাজারে চলে যায় তারা বিশ্বাস করে সিলেটের মাজার থেকে যে জিতবে সে সারা বাংলাদেশের এমপি হবে তাই তারা কোথায় যাচ্ছে ভোটের আগে ক্ষমতার আগে তারা এই জায়গাগুলোতে চলে যাচ্ছে তো এটা সুস্পষ্টভাবে একটা জাহেলিয়াত মক্কার জাহেলরা মক্কার অজ্ঞ মূর্খ লোকেরাও এই কাজ করতো না তারা ক্ষমতার দরকার হলে আল্লাহর কাছেই চাইতো তারা যদিও আল্লাহর ইবাদতের পাশাপাশি শিরিক করত কিন্তু তারা তাদের সব কিছুর চাওয়া পাওয়া ছিল আল্লাহ সুমাতালার কাছে এবং যখন বিপদে পড়তো তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতো যেভাবে আমরা বর্তমান সময়েও কি আল্লাহকে ডাকি না তারা বাইতুল্লার কাছে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতো বাইতুল্লাহর রবের কাছে চাইতো আমরা এই কাজগুলো করি না কিন্তু তারা তারা এই কাজগুলো করতো তারপরেও আল্লাহ সুমাতালা বলেছেন তারা মুশিক তারা কাফের কারণ কি এছাড়া পরিষ্কারভাবে আল্লাহ লিখেছেন পবিত্র কোরআনে আল্লাহ সুমতাল্লাহ বলেছেন একেবারে পরিষ্কারভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সুরাত বা নয় নম্বর সুরার আয়াত নম্বর চোদ্দ পনেরো ষোলোতে এখানে আল্লাহ সুমতাল্লাহ দেখেন পরিষ্কারভাবে চোদ্দ থেকে ১৯ নম্বর আয়াত যদি আমরা পড়ি আমরা পরিষ্কারভাবে জানতে এবং বুঝতে পারবো যে আল্লাহ সুমতাল্লাহ সতেরো নম্বর আয়াতে বলেছেন সুরাত যে বিসমুল্লাহ মুশিকরা যখন নিজেরাই কুপুরের সাক্ষ্য দেয় তখন তাকে মসজিদের রক্ষণাবেক্ষণ করা এটা তাদের জন্য সংগত নয় এবং তারা এমন তারা এমন যাদের কর্ম সমস্ত ব্যর্থ হয়ে গেছে এবং তারা স্থায়ীভাবে কি জাহান নামে অবস্থান করবে তাহলে দেখেন যারা একেবারে পরিষ্কারভাবে সাক্ষ্য দিয়েছে যে তারা বিশ্বাস করে যে তারা গণতন্ত্রে বিশ্বাসী তারা সমাজতন্ত্রে বিশ্বাসী তারা পুঁজিবাদে বিশ্বাসী এরপরে তারা কি বলছে তারা মসজিদ কমিটিকে নিয়ন্ত্রণ করছে এবং মসজিদে তারা কি তাদের আধিপত্য বিস্তার করছে আল্লাহ সুমাতালা আমাদের এই জাহেলিয়াত থেকে হেফাজত করুন এখানে পরিষ্কারভাবে একটা জাহেলিয়াত এবং এই মক্কার মুশ্রিকরা তারা এই কাজই করেছিল তারা কি আল্লাহকে বিশ্বাস করেছিল তারা আল্লাহকে বিশ্বাস করত এজন্য তারা বাইতুল্লাহকে রক্ষণাবেক্ষণ করত আল্লাহ সুমাতাল্লাহ বলছেন তারা বিশুদ্ধভাবে একনিষ্ঠভাবে শিরিক মুক্ত হয়ে আল্লাহ সুমাতাল্লাহকে ডাকে না তাই এই বাইতুল্লাহ দায়িত্ব বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদেরকে দেওয়া হবে না এবং তাদেরকে এটা উচিত না তাদের এই কাজগুলো করা তারা কারণ তারা একনিষ্ঠভাবে আল্লাহ সুমাতাল্লাহকে ডাকছে না আল্লাহর কাছে তাদের সব বিষয়গুলোকে তারা বলে না তারা শিরিক মুক্ত হয়ে আল্লাহকে ডাকে না এজন্য আল্লাহ সুমাতাল্লাহ তাদের বলছেন যে তাদের এই ইমান গ্রহণযোগ্য নয় তাদের এই ইবাদত গ্রহণযোগ্য না যদিও তারা আল্লাহকে ডাকছে আল্লাহকে স্মরণ করছে আল্লাহর কাছে দোয়া করছে দান খায়রাত করছে তারা কাবাকে মেরামত করছে কাবার কাবা তৈরি করার জন্য মুশিকরা কাবা তৈরি করার জন্য তারা এতটাই শক্তিশালী ইমান তাদের ছিল যে তারা কোনো হারাম টাকা দিয়ে কাবা ঘরকে নির্মাণ করতে চায়নি এজন্য হাতিমে কাবা কাবার যে অংশ আছে তারা এটা তাদের টাকার সংকটে তার অর্থ সংকটে তারা একটা করতে পারেনি এজন্য এখনো সেই অবস্থাতেই আছে তাহলে দেখেন যে তারা কি করতো হারাম কোনো জিনিস তারা আল্লাহর কাছে দিত না আল্লাহর মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করার জন্য তারা কোনো হারাম জিনিস এখানে ব্যবহার করতো না এছাড়া সোরা তওবার আঠারো নম্বর আয়তে বলা হয়েছে হার হ্যাঁ আল্লাহর মসজিদ আবাদ করবে তারাই যারা আল্লাহর প্রতি বিশুদ্ধ এবং পরিপূর্ণ ইমান রাখে এবং কিয়ামতের প্রতি ইমান আনায়ন করে সলাৎ কায়েম করে জাকাত প্রদান করে এছাড়া আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এ সকল লোক সম্বন্ধে আশা করা যায় যে তারা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা এখানে বুঝতে পাচ্ছি যে মক্কার মুশিকদের ব্যাপারে আল্লাহ সুমাতালা বলছেন যে তারা তারা মার্সিদের রক্ষণাবেক্ষণ করছে তারা আল্লাহর কাছে দোয়া করছে তারা আল্লাহর কাছে চাচ্ছে তারপরেও তাদের এই ইমান গ্রহণযোগ্য না আল্লাহ সুমাতালার কাছে আল্লাহ বলছে তারা যেন মসজিদ আবাদ না করে কারণ কি মসজিদ দেখেন তারা কত বিশুদ্ধ ইমান থাকলে একেবারে সুদের টাকা ঘুষের টাকা সব টাকা বাদ দিয়ে একেবারে বিশুদ্ধ একেবারে হালাল ইনকাম দিয়ে তারা মসজিদ তৈরি করছে আল্লাহ সুমতাল্লাহ বলছেন তাদের এই তাদের এই প্রচেষ্টা ব্যর্থ তাদের এই আহ্বান গ্রহণযোগ্য নয় কারণ তারা কারণ তারা আল্লাহ সুমতালার সাথে কি শিরিক করত আল্লাহ সুমতালার নির্দেশকে তারা ফলো করতো না তাহলে বর্তমান সময়ে আমরা যেমন বলি যে আমরা আল্লাহর প্রতি ইমান রাখি আল্লাহর নির্দেশকে ফলো করি আল্লাহ আসমানের রব আল্লাহ জমিনের রব আল্লাহ খাদ্য দেন আল্লাহ রিজিক দেন এই কথাবার্তাগুলো বলার পরেও বর্তমান সময়ে মানুষ জাহেলিয়াতের সেই শিরকের সাথে সেই কুপুরের সাথে সেই ইসলামের সাথে বিরোধিতায় তারা লিপ্ত আছে এবং তারা দেখেন আল্লাহ সুমতালা বলছেন যে এই মসজিদের দায়িত্ব তারাই পালন করবে মসজিদের দায়িত্ব কোনো রাজনীতিবিদকে পালন করতে বলা হয় নাই মসজিদের দায়িত্ব কোনো ব্যক্তিকে পালন করতে বলা হয় নাই যারা আল্লাহকে মানবে না মসজিদ কমিটিতে যারা থাকবে তাদের দায়িত্ব হলো তারা আল্লাহকে ভয় করবে তারা আল্লাহ সুমতালাকে বিধান ছাড়া অন্য কিছু তারা মানবে না এবং এখানে পরিষ্কার বলা হয়েছে যে আল্লাহর প্রতি কিয়ামত দিবসের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে এবং তারা সলাত আদায় করবে এবং জাকাত প্রদান করবে বর্তমান সময়ে দেখা যাচ্ছে মসজিদ কমিটিতে অনেক ভাইয়েরা আছেন তারা ঠিকমতো সলাত আদায় করেন না মসজিদে গিয়ে সলাত আদায় করেন না এবং তারা কি জাকাত দেন না তারপরেও তারা আছেন মসজিদ কমিটিতে আমাদের লজ্জা থাকা উচিত আমাদের আল্লাহ সুমতাল্লাহ যে বলেছেন এই বিষয়গুলো আমাদের জ্ঞান অর্জন করা দরকার আমাদেরকে সবার বোঝানো দরকার যে দেখেন আপনাদের অবস্থাটা কি এবং আপনারা কি করছেন কোন কাজগুলো আমরা করে যাচ্ছি যেই কাজগুলো আল্লাহ সুমতালা নিষেধ করেছেন ঠিক সেই কাজগুলো করে দেওয়া হচ্ছে যেই কাজগুলো মক্কার মুশিকরা করতো সেই কাজগুলো বর্তমান সময়ে আমরাই করছি আবার নিজেদেরকে বলছি আমরা মুসলিম তো এই বিষয়গুলো আমাদের সচেতন এবং সাবধান হওয়া দরকার এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া দরকার যে জাকাত আমরা আদায় করছি কিনা মসজিদ কমিটির লোকেরা জাকাত আদায় করে কিনা মসজিদ কমিটির অনেক ব্যক্তিরা আছেন যারা কি করেন নিজের অ্যামাউন্টের টাকা রেখে মসজিদের টাকা নিজের ব্যাংকে রেখে তারপর সেখান থেকে সুদ খান আস্তাকফিরুল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন এছাড়া মক্কার মস্যিকরা তারা কি করতো হাজিদেরকে তারা পানি পান করাতো তাদের এত শক্তিশালী ইমান ছিল তারা আল্লাহকে এতটাই বিশ্বাস করত তারা আল্লাহর প্রতি কি এতটাই শক্তিশালী বিশ্বাস তাদের যে তারা হাজিদের মতো হাজিদেরকে কি পান পানি পান করাতো তারা এত বেশি কাজ করত তারা দান করত তারা সদকা করত তারা আত্মীয় দেখাশোনা করত তারা কি করত তারা হাজিদের পান করাতো তারা সলাত আদায় করত তারা সলাতের কথা বলা হচ্ছে তারা জাকাত দিত তারা দান সদকা করত তারা কি করত আল্লাহর কাছে তাদের আকুতি মিনতি তাদের চাওয়া ছিল তারা সিয়াম পালন করত তারা এই কাজগুলো করত যে ইবাদতগুলো বর্তমান সময়ে আমরা মুসলিম ভাইরা করে যাচ্ছি আমরা মুসলিমরা করছি তারপরেও আল্লাহ সুমতাল্লাহ তাদেরকে কাফের বলেছেন অথচ এই ব্যাপারে আমরা কোনো চিন্তাই করছি না এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা ভাবনাই নেই যেই কথাগুলো আল্লাহ কোরআনে বলেছেন বিভিন্ন আয়াতে বলেছেন যে তারা কুরবানি পর্যন্ত করত তারা বেশি বেশি তবা এবং ফার করতো তাদের তবা এবং ফারের কারণে আল্লাহ সুমতাল্লাহ বলছেন যে আল্লাহ তাদেরকে ধ্বংস করতে চান না তাদের তারা কাফের এবং তারা মুশিক তারপরেও আল্লাহ সুমতাল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন না কারণ হলো তারা তবা এবং ইস্তিকফার করে সোরা আনফাল আট নম্বর সোরার চৌত্রিশ থেকে ছত্রিশ নম্বর আয়াত পড়লে আপনারা এই তথ্যগুলো সব পাবেন সেখানে তাহলে দেখেন বর্তমান সময়ে আমরা কি করছি একই রকম কাজ করে যাচ্ছি তারপরেও আমরা মুসলিম অথচ আল্লাহ সুমতাল্লাহ তাদেরকে কাফের বলেছেন এরপর দেখেন সে সময় আরবের লোকেরা তারা শির করতো এই কারণে আল্লাহ সুমতাল্লাহ তাদের এই সমস্ত আমল একটা আমলও কি কবুল করবেন না আল্লাহ সুমতাল্লাহ তাদের কোনো আমল কবুল করেননি তারা মসজিদ নির্মাণ করেছে তারা দান করেছে তারা সাদাকা করেছে তারা সব কাজ করার পরেও আল্লাহ সুমতাল্লাহ তারা বাইতুল্লাহ দেখাশোনা করেছে তাদের এই কথাগুলোকে কবুল করেননি তাদের ইমান আমলকে আল্লাহ সুমতাল্লাহ গ্রহণ করেননি আসুন আমরা জানার এবং বোঝার চেষ্টা করি যে কারণগুলো কি কি কোন কারণে আল্লাহ সুমতালা তাদের ইবাদতকে কবুল করেননি তাদের ইমানকে কবুল করেননি এক নম্বর বিষয়বস্তু যেটা সেটা হলো তাদের ভিতরে শির্ক ছিল তারা বিশ্বাস করত আল্লাহকে সরাসরি রাখলে পাওয়া যায় না তাই তারা নাউজুবিল্লা তাই তারা বিভিন্ন দরবারে দৌড়াতো বিভিন্ন পীরের কাছে যেত আপনার যদি দেখেন পবিত্র কোরআনে সোরা জুমার উনচল্লিশ নম্বর সোরা তিন নম্বর আয়তে আল্লাহ সুমতালা এখানে পরিষ্কারভাবেই বলেছেন যে আল্লাহ বলেছেন যে আবি মিশ্রিত ইবাদাত একমাত্র আল্লাহর প্রাপ্য তারা আল্লাহর মাঝে আর বান্দার মাঝে সুপারিশ কামনা করার জন্য তারা পীরের কাছে যায় বিভিন্ন বুজুর্গের কাছে যায় কারণ কি তারা আল্লাহর কাছে সুপারিশ করবে অনেক ভালো ভালো ব্যক্তিরা তাদের বইয়ে লিখে রেখে রেখে রেখেছেন তারা পীরের কাছে যান কি জন্য যান কারণ পীর সাহেব তাদেরকে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে পৌঁছে দেবে এই যে শির্ক তারা করতো এই শিল্পের কারণে আল্লাহ সুমতাল্লাহ তাদের ইমানকে গ্রহণ করেননি তাদের ইবাদতকে গ্রহণ করেননি তাদেরকে আল্লাহ সুমতাল্লাহ তাদের ইমানকে আল্লাহ সুমতাল্লাহ কবুল করেননি এই কারণেই যে তারা কি করতো শির করতো দেখেন বর্তমান সময় একই রকম শির্ক চালু আছে আমাদের সমাজে আমরা মাজারে শিরিক হচ্ছে রাষ্ট্রীয় ক্ষেত্রে শিরিক হচ্ছে তারপরে আমাদের চলার পথে আমরা শির করছি জ্ঞানের ভিতরে ভিত্তিতে আমরা শির করছি তারা আমাদের প্রত্যেকটা জায়গায় চলছে শির্ক তারপরেও আমাদের সচেতনতা নেই আমাদের চিন্তা ভাবনা নেই অথচ আমরা মনে করি মক্কার মুশিকরা তারা কাফের মুশিক ছিল কারণ তারা আল্লাহকে বিশ্বাস করতো না যদি তারা আল্লাহকে বিশ্বাস না করবে তাহলে তারা কেন এই কাজগুলো করত আপনাদের কাছে এই প্রশ্নগুলো থাকলো আল্লাহকে বিশ্বাস করতো বলেই না তারা এই কাজগুলো করেছে না হলে এই কাজগুলো তো করার মানেই হতো না তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি মক্কার মুশিকরা একই কাজ করার কারণে মুশিক যেই কাজগুলো বর্তমান সময়ে রাজনীতিবিদরা করে থাকে যে কাজগুলো বর্তমান সময়ে আলেম নামধারী কিছু ব্যক্তিরা করে থাকে আমি বাইজিদ বোস্তামের মাজারে গেছিলাম বাইজিদ বোস্তামের মাজারে একটা বই পাওয়া যায় যেই বই লেখা আছে বাইজিদ বোস্তামের জীবনী বইতে বলা হচ্ছে যে তিনি কখনো বাংলাদেশে এসেছেন কিনা সন্দেহ আছে এবং তিনি বাংলাদেশে মৃত্যুবরণ করেনি এটা কনফার্ম বাইজিদ বোস্তামের মাজারে বই পাওয়া যায় মাজারের থেকে বই কিনবেন ওই জীবনীতে লেখা আছে তিনি বাংলাদেশে মৃত্যুবরণ করেননি তারপরেও বাইজিদ বুস্তমের কবর আছে না নেই বাইজিদ বুস্তমের কবর তারপরেও আছে তাহলে দেখেন যেই ব্যক্তি বাংলাদেশে মৃত্যুবরণ করেননি কিভাবে তার কবর থাকে বাংলাদেশে এবং সেটার নাম ব্যবসা চলে তাহলে এই যে জাহালাতগুলো এই যে অজ্ঞতা এই যে মূর্খতাগুলো আমাদের দূর করতে হবে যা আমরা তাদেরকে জাহেল বলি মক্কার মুর্শিকদের ঠিক একই কাজ একই জিনিস আমাদের ভিতরে পাওয়া যাচ্ছে তাহলে তারা যেমন মুশিক তারা যেমন কুফুরির সাথে লিপ্ত ছিল ঠিক আমরাও আছি এরপর আল্লাহর বিধানের পাশাপাশি যখন আমরা অন্য বিধান মানব অন্য আইন কানুন মানব তাহলে কি আমরাও শির করছি তাহলে আমাদের এই শির থেকে মুক্তি হওয়া জরুরি এবং আমরা এই শির্কের বিষয়বস্তুগুলো থেকে যদি আমরা মুক্ত না হই তাহলে আল্লাহ সুমতালা তাদের যেমন কবুল করেননি আমাদেরও আল্লাহ সুমতালা কি কবুল করবেন না এরপর আরও শক্তিশালী বিষয় হলো তাদের যে কারণে আল্লাহ সুমা তারা তাদেরকে কবুল করেননি সেটা হলো অসিলা আমরা খুব ভালোভাবে বলে থাকি অপ্তাগুইলাইল অসিলা অজাইদু ফিসাবিল্লা আল্লাহর কাছে অসিলা তালাশ করো অসিলা নিয়ে একদিন বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ অসিলা বৈধ অসিলাও আছে হারাম এবং শিরকের অসিলাও আছে তাহলে ওসিলা বলতে আমরা বুঝাই একজন পীর ধরতে হবে সেই পীর আমাদেরকে কি নরকে নিয়ে যাবে তাহলে এই যে পীর ধরা এই পীর আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এটা মক্কার মুর্শিকরা বিশ্বাস করত যা বর্তমান সময় অনেক ভাইয়েরা অনেক মুসলিমরা বিশ্বাস করে তো এই কারণে আমাদের এই ইমান আল্লাহ সামাতালা কবুল করবেন না আল্লাহ সামাতালা এই ইমান গ্রহণ করবেন না কারণ মক্কা সেই মুর্শিকদের মতো আমরাও বর্তমান সময়ে একই রকম বিশ্বাসে বিশ্বাসী হচ্ছি একই রকম বিশ্বাস আমরা করছি যা মক্কার মুশ্রিকরা বিশ্বাস করত মক্কা সে সময় জাহেল অজ্ঞ লোকেরা বিশ্বাস করত ঠিক একইভাবে আমরা মাজারে দৌড়াচ্ছি আমাদের সন্তান দরকার আমরা যাচ্ছি কোথায় মাজারে যাচ্ছি আমাদের রিজিকের দরকার আমরা মাজারে যাচ্ছি আমাদের দরকার জীবিকার আমরা মাজারে যাচ্ছি আমাদের কোনো সমস্যা হচ্ছে আমরা সাথে সাথে মাজারে যাচ্ছি মাজারে মান্নত করছি তৎকালীন আরবের জাহেল যুগে সেই জাহেলিয়াতে তারাই কাজগুলো করতো এই কারণে আল্লাহ সুমতাল্লাহ তাদের ইমানকে কবুল করেননি তাদেরকে কাফের বলেছেন তাদেরকে মুশিক বলেছেন কারণ কি কারণ তারা <coughs> আল্লাহ দেওয়া এই বিধানকে তারা ফলো করেনি এবং সেই সময় তারা কি করছে তারা শির করছে এই শির্কের কারণে আল্লাহ সুমতাল্লাহ তাদের ইবাদত কবুল করেননি তাদের কোনো কিছুই আল্লাহ সুমতাল্লাহ কাছে গ্রহণ হয়নি এই কারণেই যে তারা বিভিন্ন অশ্লীলার কথা বলতো এরপর আরও গুরুত্বপূর্ণ বিষয় যে কারণে আল্লাহ সুমাতাল্লাহ তাদেরকে কবুল করেননি গ্রহণ করেননি তারা হলো মন গড়া ইবাদাত করত। তারা তাদের ইচ্ছা মতো ইবাদাত পদ্ধতি নির্ধারণ করত। আল্লাহ দেওয়া পদ্ধতির পাশাপাশি নিজেরাও বিভিন্ন পদ্ধতি তারা তৈরি করত। তাওপের পদ্ধতি তারা নির্ধারণ করত এবং তারা উলঙ্গ হয়ে বস্ত্রহীনভাবে কাবায় তাও করতো তারা কারণ তারা বলতো তাদের যুক্তি ছিল এই মন গড়া ইবাদত তৈরিতে তাদের যে বড় যুক্তি ছিল তা হলো যে আমরা যে পোশাক পরি এই পোশাক হারাম টাকার পোশাক এই পোশাক পরলে কাবার অপমান হবে এই পোশাক পরলে আল্লাহ সামাতালা আমাদের ইবাদতকে কবুল করবেন না তাই তারা কি করত তাই তারা পোশাক ছাড়াই তারা তাপ করতো মক্কার মুর্শিকরা তাহলে দেখেন যেই কারণে মক্কার মুর্শিকরা তাপ করার কারণে তারা সিঁড়িকে লিপ্ত থাকার কারণে আল্লাহ কবুল করেননি ঠিক একই তাপ মাজারগুলোতে হচ্ছে ঠিক একই মান্য মাজারে হচ্ছে তাহলে আল্লাহ সুমতাল্লাহ তাদের যেমন গ্রহণ করেননি ঠিক তেমনিভাবে আমাদের এই ইবাদতগুলো আমাদের এই আমলগুলো আল্লাহ সুমতাল্লার কাছে গ্রহণযোগ্য না কারণ আমরা নিজেরা এই ইবাদত পদ্ধতি নির্ধারণ করে নিয়েছি যদি আপনি দেখেন বাইজিদ বস্তামির মাজারে যান আর সোজা উপরে ওঠেন তিনতলায় সেখানে উপরের তলায় দেখতে পাবেন সেখানে অনেক কোরআন আছে কোরআন মাজিদ সেখানে আছে এরপর তারা সেখানে কি করছে আপনারা দেখবেন সেই বাইজিদ বোস্তামের কবরে সেখানে দেখা যাচ্ছে উপরে লেখা আছে যে শরিয়াত মতে সেজদা নিষিদ্ধ শরিয়াত মতে সেজদা করা যায় না কিন্তু তাদের আধ্যাত্মিকতায় সেজদা করা যায় এই সিজদা করা কোনো অপরাধের বিষয় না নাউজুবিল্লা তাহলে দেখেন সিজদা চলবে শুধুমাত্র আল্লাহর তাহলে মক্কার মুশিকরা তারা বিভিন্ন মুফতির সিজদা দিত বর্তমান সময়ে আমাদের হিন্দু দাদারা তারাও কি সিজদা দিচ্ছে তারাও কি উলঙ্গ হয়ে চলাফেরা করে দেখবেন বিভিন্ন সন্ন্যাসীরা বিভিন্ন ব্যক্তিরা তারা উলঙ্গ হয়ে চলাফেরা করছে ঠিক একই রকম এই ইবাদত পদ্ধতি মন গড়া ইবাদতের কারণে আল্লাহ সুমতালা তাদের এই প্রসেসটাকে কবুল করবেন না আল্লাহ তাদের কবুল করতে চান না কারণ তারা নিজেরা নিজের ইচ্ছা মতো ইবাদত তৈরি করে নিয়েছে তাহলে এই নিজেদের ইচ্ছে মতো ইবাদাত এটা আল্লাহ সুমতাল্লার কাছে গ্রহণযোগ্য নয় তাহলে আমাদের ইবাদত করতে হবে আল্লাহ দেওয়া নির্দেশ অনুযায়ী আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী আল্লাহ সুমতাল্লাহ যেভাবে ইবাদত করতে বলেছেন যেখানে যে পদ্ধতি দিয়েছেন আমাদেরকে সেইখানে সেই জায়গাতে সেই পদ্ধতিগুলো ফলো করতে হবে না হলে এই পদ্ধতি এই বিষয়বস্তুগুলো আল্লাহ সুমতাল্লাহ আমাদের কাছ থেকে কবুল করবেন না গ্রহণ করবেন না পবিত্র কোন অসংখ্য জায়গায় আল্লাহ সুমতাল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রসুল অনুসরণ করো মেনে মেনে চলো আল্লাহ সুমতালা এবং তার রসুলকে অনেকগুলো জায়গাতে যদি আপনি দেখেন সোরা আল ইমরান তিন নম্বর সোরা বত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে সোরা আল ইমরান তিন নম্বর সোরা একশো বত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে সোরা নিসা চার নম্বর সোরার তেরো নম্বর আয়তে বলা হয়েছে সোরা নিসা চার নম্বর সোরার উনষাট নম্বর আয়তে বলা হয়েছে সোরা নিসা চার নম্বর সোরার উনসত্তর নম্বর আয়তে বলা হয়েছে সোরা নিসা অর্ধ নম্বর সার আয়াত নম্বর আশিতে বলা হয়েছে এছাড়া অনেকগুলো জায়গাতে সোরা মাইদা পাঁচ নম্বর সোরার একানব্বই বিরানব্বই নম্বর আয়তে বলা হয়েছে সোরা আনফাল আট নম্বর সোরা এক নম্বর আয়তে বলা হয়েছে সোরা আনফাল আট নম্বর সোরার ছেচল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে সোরা আনফাল আট নম্বর সোরা বিশ নম্বর আয়তে বলা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ সুমতাল্লাহ বিস্তারিত বর্ণনা করেছেন আতিল আতি রসুল অনুসরণ করো আল্লাহ এবং তার রসুলের তাহলে মক্কার মুশিকরা আল্লাহ রসুলকে ফলো করতো না তারা মক্কার মুশিকরা কি করত। তারা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিপক্ষে দোয়া করতো আল্লাহর কাছে মহানবী সাল্লাহ সাল্লামকে তারা আল্লাহর বিপক্ষে দাঁড় করাতো তারা বলতো যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমাদের ভিতরে যুদ্ধ ঘটাতে চায় আমাদের ভিতরে রক্তপাত ঘটাতে চায় আবু জেহেল মক্কার গিলাপ ধরে সে দোয়া করেছিল যে দোয়া করত যে এই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সে আমাদের ভিতরে ফেতনা সৃষ্টি করতে চায় নাউজুবিল্লাহ তাই আল্লাহর কাছে তারা দোয়া করছে যদি সে হক হয় তাহলে আল্লাহ যেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিজয় দান করেন তাহলে দেখেন তারা তাদের পর বিপদ চাপিয়ে নিচ্ছে তারা দোয়া করছে কত শক্তিশালী বিশ্বাস থাকলে তারা আল্লাহর কাছে দোয়া করে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি হক হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেন বিজয় লাভ করে আর আমরা যদি হক না হই তাহলে আমরা যেন কি পরাজিত হই তাহলে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি আমরা জানতে পাচ্ছি এই কাজগুলো আমরা বর্তমানে করে যাচ্ছি একদিকে আমরা মাজারে দৌড়াচ্ছি অন্যদিকে আমরা আল্লাহর ইবাদত করছি একদিকে আমরা বলছি আমরা মুসলিম অন্যদিকে আমরা মাজারে গেছি দা দিচ্ছি আমরা বলছি আমরা আল্লাহর বান্দা আমরা মান্যত করছি মাজারে যেই মান্যত করার কারণে যেই ইবাদত করার কারণে ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ সুমতাল্লাহ লানত বর্ষণ করেছেন যেই কারণে মহানবী সাল্লাহ সাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টানদের পর লানত বর্ষিত হোক কারণ তারা আল্লাহ সুমতাল্লাহর ইবাদতের স্থান আল্লাহ সুমতাল্লাহর মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহর ঘরকে তারা কুপুর এবং শিরকে লিপ্ত করেছিল তারা আল্লাহর পাশাপাশি তারা গাইরুল্লাহর ইবাদত করত তারা আল্লাহর পাশাপাশি বিভিন্ন মূর্তির কাছে চাইতো বিভিন্নভাবে তারা শির করত সীমা লঙ্ঘন করত যেই বিধানগুলো আল্লাহ দেননি তারা সেই বিধানগুলো আল্লাহর নামে চালিয়ে দিত আল্লাহ এই জন্য তাদেরকে নিকৃষ্ট বলেছেন তাদেরকে খারাপ বলেছেন ঠিক একইভাবে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে আমাদের ফ্যামিলিতে আমাদের জীবন ব্যবস্থায় প্রত্যেকটা জায়গায় আমরা আল্লাহ সুমতাল্লাহ সীমাকে লঙ্ঘন করে যাচ্ছি আল্লাহ নিয়ম নীতিকে আমরা বর্জন করে যাচ্ছি তারপরেও আমরা দাবি করছি আমরা মুসলিম তারপরেও আমরা দাবি করছি যে আমার ইমান আছে তাহলে দেখেন ঠিক একই ইমান তো তাদেরও ছিল কিন্তু আল্লাহ সুমতাল্লাহ তাদের ইমানকে কি গ্রহণ করেননি কবুল করেননি তাহলে চার নম্বর আরেকটা বিষয় যেই বিষয়ের কারণে আল্লাহ সুমতাল্লাহ তাদের ইবাদত কবুল করেননি তার আরেকটা কারণ হলো তারা পরিপূর্ণভাবে আল্লাহর বিধানকে ফলো করতো না তারা পরিপূর্ণভাবে আল্লাহর নির্দেশ ফলো করতো না তারা যে কাজগুলো করতো যে তারা কিছু ক্ষেত্রে আল্লাহর নির্দেশ মানত কিছু ক্ষেত্রে তারা অন্য নির্দেশ মানত কিছু ক্ষেত্রে তারা আল্লাহর বিধানকে মানত যে আল্লাহ আল্লাহ কাবাকে তাওয়াব করতে বলেছেন তারা আল্লাহ কাবা দিয়েছেন আল্লাহ দিয়েছেন মসজিদ এই মসজিদগুলো তারা রক্ষণাবেক্ষণ করত এগুলো তারা দেখাশোনা করত এগুলোর জন্য তারা নির্মাণের জন্য টাকা ব্যয় করত তারা সম্পদ ব্যয় করত তারা এই কাজগুলো করত এই ইবাদতগুলো তারা করত পাশাপাশি তারা আল্লাহর বেদানকে পরিপূর্ণ মানেনি তারা মন গড়া অনেক ইবাদত তৈরি করেছে তারা মন গড়া অনেক পদ্ধতি তৈরি করেছে তারা পরিপূর্ণভাবে এটাকে ফলো করতো না এজন্য আল্লাহ সুমতাল্লাহ হোসেন উদুকুলুপিল সিলমি কাফা সুরা বাকারা দুই নম্বর সুরা দুশো আট নম্বর আয়তে বলা হয়েছে যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো তারা পরিপূর্ণভাবে ইসলামকে ফলো করতো না পরিপূর্ণভাবে আল্লাহ সুমতাল্লাহ নির্দেশকে তারা ফলো করতো না তারা মেনে চলতো না আল্লাহ সুমতাল্লাহ এই নির্দেশ না মানার কারণে আল্লাহ সুমতাল্লাহ তাদেরকে কবুল করেননি তাদের এই বিধানকে আল্লাহ সুমতালা তাদের যে বিধান দিয়েছেন এই বিধান তারা পরিপূর্ণভাবে ফলো না করার কারণে আল্লাহ সুমতালা তাদের এই আজাব এবং গজবের কথা বলেছেন বর্তমান সময়েও দেখা যাচ্ছে আমাদের দেশেই দেখা যাচ্ছে আমরা আল্লাহর বিধানকে পরিপূর্ণ মানছি না আমরা কিছু ক্ষেত্রে মসজিদে আল্লাহর বিধান চলে ফ্যামিলিতে চলে না ফ্যামিলিতে এসে আমরা টিভি সিনেমা শুরু করে দিই আমরা মসজিদে আল্লাহর ইবাদত করছি আমরা জিকির করছি আমরা আল্লাহ সুমানতাল্লাহ নির্দেশগুলো মসজিদের ভিতরে ফলো করছি মসজিদ থেকে বের হয়ে আমরা সুদী ব্যাংকে চলে যাচ্ছি মসজিদ থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি অন্যায় এবং হারাম অশ্লীল কাজে মসজিদ থেকে বের হয়ে আমরা বেপদ্দা হয়ে যাচ্ছি আমাদের হিজাবের খেয়াল থাকছে না মসজিদ থেকে বের হয়ে আমরা যাচ্ছি অন্য কোথাও সেখানে আমাদের আল্লাহর বিধান আছে কিনা ইসলামের বিধান আছে কিনা আমরা এটা পরোয়া করছি না অথচ আমরা বিশ্বাস করি আল্লাহ সুমাতালা এই বিধান দিয়েছেন আল্লাহ সুমতাল্লাহ সুদ হারাম করেছেন আল্লাহ সুমতাল্লাহ জেনাবে বিচার হারাম করেছেন আমরা আমাদের ফ্যামিলিতে এসে এই কথাগুলো মানছি না আমাদের ফ্যামিলিগুলোতে দেখা যাচ্ছে যে বাবা মা নিজেরাই বলছে ছেলে মেয়েদেরকে যে তারা একটা বয়ফ্রেন্ড থাকতে পারে গার্লফ্রেন্ড থাকতে পারে তারা তাদের সাথে অন্যায় অশ্লীল কাজ করতে পারে এটা তারা একেবারে নির্দ্বিধায় মেনে নিচ্ছে অথচ এই সমাজ এই সমাজের লোকরা তারা আল্লাহর মসজিদে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে ইবাদত করছে তারা আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে ডাকছে আর বাইরে এসে তারা তাগুদের নিয়ম মানছে আল্লাহর ঘরে গিয়ে তারা আল্লাহকে ডাকছে আর জিকির করছে তসবি তাহালিল করছে বাইরে এসে তারা অন্য নিয়ম মানছে বাইরে গিয়ে এসে তারা গণতন্ত্র সমাজতন্ত্র পুঁজিবাদ অর্থনীতি যে বিষয়গুলো আছে ইসলাম বিরোধী সমস্ত কর্মকাণ্ডের সাথে তারা লিপ্ত হচ্ছে তারা মসজিদে গিয়ে তারা আল্লাহর নির্দেশ ফলো করে বাইরে এসে তারা নির্দেশ ফলো করে অন্য কারোর মসজিদে গিয়ে তারা বলছে আল্লাহর কথাকে মানতে হবে আর বাইরে গিয়ে তারা অন্য নীতি নিয়ম নীতি তরিকা তারা বাস্তবায়ন করছে যেমন আরবের জাহিলি যুগে মুশিকরা তারা ধর্মীয়ভাবে তাদের ধার্মিক ব্যক্তিরা যেমনভাবে শিরিক করতো যেমনভাবে তাদের রাজনৈতিক ব্যক্তিরা শিরিক করত ঠিক একইভাবে বর্তমান সময়ে বর্তমান আমরা দেখতে পাচ্ছি এই বিষয়বস্তুগুলো এই বিষয়গুলো আমাদের পরিষ্কার হওয়া দরকার ইসলাম এবং জাহেলিয়াত নিয়ে আলোচনা না করলে ইসলামের এই বিষয়গুলো কখনোই পরিষ্কার হবে না এবং ইসলাম সম্পর্কে আমরা মুসলিম ভাইয়েরা আমরা স্বচ্ছ ধারণা পাবো না তাই আমাদের ইসলাম আলোচনা করার আগে ইসলামের জাহেলিয়াত ইসলামের সাথে জাহেলিয়াতের যে দণ্ড ছিল এই বিষয়বস্তুগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে তারাও তো বিশ্বাস করতো আল্লাহ ছাড়া অন্য কারো শরিক নেই কিন্তু তারা বলতো এই এই ব্যক্তিরা আমাদের কাছে লাভ মানাত ইয়াগুস নাসার এরা কি করতো আল্লাহর কাছে তারা সুপারিশ করবে এই কথা তারা বলতো তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতো তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতো পাশাপাশি তারা শিরিক করতো তারা এই ব্যক্তিদের কাছে চলে যেত যেমনটি সোরান্নহ একাত্তর নম্বর সোরার তেইশ এবং চব্বিশ নম্বর আয়তে বলা হয়েছে তারা এই ব্যক্তিদেরকে কেন ডাকতো কারণ তারা বিশ্বাস করতো ওনারা আমাদের জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে যাবেন এবং আল্লাহ আল্লাহর কাছে তখন আমাদের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে আল্লাহর কাছে আমরা গুনাহাগার আমরা পাপি পান্দা আমরা ডাকলে আল্লাহ শুনবেন না কিন্তু পবিত্র কোরআন আমাদেরকে বলছে পবিত্র কোরআনে বলা হয়েছে সরা বাকারা দুই নম্বর সরা একশো ছিয়াশি নম্বর আয়তে আল্লাহ সুমতাল্লাহ বলছেন যে আমার বান্দা আমার কাছে আমার সম্পর্কে জানতে চায় তাকে বলো যে আমি তার আহ্বানে সাড়া দিয়ে থাকি চল্লিশ নম্বর সোরা সোরা মুমিনের ষাট নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলা হয়েছে উদ উ আস্তাজিব লকুম অকাল রব্বুকুম আল্লাহ সুমতাল কেন বলে হচ্ছেন যে যে আল্লাহ সুমতালা সোরা চল্লিশ নম্বর সোরা সোরা মমিনে ষাট নম্বর আয়তে আল্লাহ সুমতালা বলছে যে আমার বান্দাদেরকে বলো যে তারা যেন আমাকে ডাকে তাহলে পরিষ্কারভাবে একনিষ্ঠভাবে সংক্ষিপ্তভাবে আল্লাহকে ডাকতে বলা হয়েছে কিন্তু আমাদের মধ্যে এই জাহালাত বিদ্যমান আমাদের ভিতরে এই জাহেলিয়াত বিদ্যমান আমরা শিরিক করছি আমরা বিদাত করছি আমরা আল্লাহ নির্দেশকে প্রত্যাখ্যান করে চলছি আমরা সমস্ত সুদী ব্যাংকে চাকরি করছি জেনা ব্যবচার হারাম কাজের সাথে লিপ্ত আছি আমরা আল্লাহ বিরোধী আইন তৈরি করছি আমরা আল্লাহ যে আইন দিয়েছেন আল্লাহ যে বিধান দিয়েছেন তার বিপরীত কাজগুলো করছি আমরা তারপরেও আমরা কিভাবে নিজেকে মুসলিম দাবি করি তারপরেও আমরা কিভাবে মুসলিম থাকি প্রিয় মুসলিম ভাইয়েরা আপনার একটু চিন্তা করে দেখবেন আপনার ভেবে দেখবেন কথাগুলো আর পবিত্র কোরআনের সাথে কথাগুলো মিলিয়ে নেবেন সোরা বাকারা দুই নম্বর সোরা একশো উনষাট নম্বর আয়তে বলা হয়েছে যে তাদের উপর আল্লাহর অভিসম্পদ যারা কুফুরি করে যারা আল্লাহর কিছু নির্দেশকে মানে কিছু নির্দেশকে মানে না আল্লাহ সুমতাল বলছেন যে উলাইকমুল কাফিরুন হাক্কা যারা আল্লাহ সুমতাল্লাহ কিছু নির্দেশ মানছে কিছু নির্দেশ মানছে না যারা কিছু আইন মানে কিছু আইন মানে না নিজেদের সুবিধা মতো পরিবর্তন করছে কিছু জায়গায় তারা বলছে আমরা তাহাব যেতে সালাত আদায় করি আমরা জাকাত দেই কিছু জায়গায় তারা বলছে যে আমরা আমরা কি করি আমরা মসজিদ তৈরি করি আমরা মাদ্রাসা তৈরি করি মসজিদের বেতন আমরা দিই মাদ্রাসার বেতন আমরা দিই এর পরেও তারা কি আল্লাহর সাথে বিরোধিতায় লিপ্ত আছে তাহলে যেই কারণে মক্কার মুর্শিকরা মুর্শিক ঠিক একই কারণ যদি আমরা আপনি আপনি আমি পালন করি তাহলে আমি কেন আমরা কীভাবে মুসলিম থাকি পালন করতো তারা জাকাত দিত তারা হজ করতো তারা সব কিছুই করছে তাহলে আপনি আমি সেই সব কিছুই করছি যে এবং শিরিক করে তাহলে আল্লাহ সামতালা তার কোনো ইবাদত কবুল করবেন না এবং তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তাহলে আল্লাহ সুমতালা কি তার জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম তার জন্য একেবারে অবধারিত এবং তার জন্য সেখানে কষ্টদায়ক আজব বিদ্যমান আছে তাহলে দেখেন যেই কারণে মক্কার মুশিকরা তাদেরকে আল্লাহ জাহান নামে দিবেন ঠিক একই কাজ একই সিম্বল একই জিনিস যদি আমরা করি আপনি করেন তাহলে আমাদেরও কিন্তু কি জাহান নামে যাওয়ার সেই জিনিসগুলো থেকে যাচ্ছে তাহলে আপনি আমি তাহলে এই যে কাজগুলো করছি এগুলো আমাদের ভেবে দেখা উচিত আমাদের চিন্তা করা উচিত আমরা কোথায় যাচ্ছি কোন দিকে যাচ্ছি আমরা আল্লাহ বিরোধী আইন তৈরি করছি আল্লাহ বিরোধী নিয়ম নীতি কাজ করে যাচ্ছি আমরা আল্লাহ সুমতাল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো জানার এবং বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহ সুমতাল্লাহ আমাদেরকে জাহিলিয়াত থেকে মুক্তি দান করুন আল্লাহ সুমতাল্লাহ আমাদের এই অজ্ঞতাকে পরিশুদ্ধ করুন এবং আল্লাহ যেন আমাদেরকে উত্তম হৃদয় দেন এই দোয়া আমরা সবসময় আল্লাহ সুমতালার কাছে করব আল্লাহ সুমতাল্লাহ যেন আমাদের সমস্ত বিষয়বস্তুগুলো জাহেলিয়াতের যে বিষয়গুলো ছিল এগুলোকে বর্জন করে আমাদের আল্লাহ সুমতালার পদ্ধতিতে হজ করা আল্লাহ সুমতাল্লা দেওয়া পদ্ধতিতে সলাপ সিয়াম পালন করা আল্লাহ সুমতাল্লাহ যেভাবে চান যেভাবে করলে তিনি কবুল করবেন এই কাজগুলো যেন আমরা করতে পারি আল্লাহ সুমতাল্লার কাছে আমরা সেই দাবি এবং দোয়া রাখছি তো প্রিয় মুসলিম ভাই বোনেরা তো আমরা প্রাথমিক আলোচনা এখানে শেষ করলাম তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বেশ কিছু কোশ্চেনের উত্তর দিতে যদি আপনারা প্রশ্ন করেন তো আপনারা এখানে প্রশ্ন করতে পারেন এবং ইসলাম এবং জাহেলিয়াত এই সম্পর্কিত আমাদের আজ আলোচনার বিষয়বস্তু এবং আমরা পরবর্তীতে জাহেলিয়াতের আরও অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেই বিষয়গুলো জাহেলি সমাজে থাকার কারণে আল্লাহ সুমতালা তাদেরকে আল্লাহর বান্দা হিসেবে কবুল করেননি আল্লাহ সুমতালা তাদেরকে জান্নাত দেবেন না তাদের জন্য কঠিন আজাব দিবেন শাস্তি দিবেন সেই সব বিষয়গুলো আস্তে আস্তে ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং অনেক জাহেলিয়াত আছে প্রায় একশোরও বেশি জাহেলিয়াত জাহেলিয়াত আছে যেই জাহেলিয়াত জাহেলিয়াতগুলো জাহেলি যুগে এই জাহালাতগুলো থাকার কারণে তাদেরকে মূর্খ অজ্ঞ এবং বর্বর আমরাই বলে থাকি ঠিক একইভাবে এই কাজগুলো আমাদের ভিতরেও বিদ্যমান আছে এই কাজগুলো আমরাও করে যাচ্ছি তাহলে আল্লাহ সামতালার কাছে যেন আমাদের পরিশুদ্ধি চাওয়া দরকার আমাদের জ্ঞান অর্জন করা দরকার প্রিয় ভাইয়েরা আমি যে বইগুলো থেকে বললাম এটা আপনাকে একটু দেখাই এটা হলো ইসলামী আকিদা আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের লেখা বই আর এটা হলো আকিদা আল অসিতিয়া এটা আপনারা কিনতে পারেন এই বইগুলো পড়তে পারেন এবং তাওহিদ বিশ্বাস ও এর পরিপন্থী বিষয় সালে আল ফাউজান সালে আল ফাউজানের লেখা এছাড়া আরেকটা বই আছে যে কিতাবুত তাওহিদ সালে আল ফাউজানের লেখা তো এই বিষয়গুলো আপনারা পড়বেন এবং জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন এবং এগুলো থেকে জাহেলিয়াতের যুগে যে অজ্ঞতা বর্বরতা ছিল যেই কারণে আল্লাহ কবুল করবেন না এই সব বিষয়বস্তুগুলো আপনারা পড়বেন জানার চেষ্টা করবেন আল্লাহ সুমতাল্লাহ আমাদের সবাইকে পরিশুদ্ধ দান করুন আমিন আমরা বেশ কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এক নিশাদ আনান বলেছেন যে বর্তমান সময়ে মসজিদে সালাত আদায় করা সম্পর্কে কিছু বলুন এই বিষয়ে ফকি যারা আছে বা ইসলাম যারা ইসলামের যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন তাহলে আপনি বিশুদ্ধ ধারণা পাবেন এছাড়া জানে পর পটকা ফুটলে আর কি হবে যে তিনি বলেছেন তো এগুলা জাহিলিয়াত এগুলা জাহিলিয়াত প্রমাণিত হবে আর কি তো এগুলা সেই অজ্ঞতা এবং জাহিলিয়াত আমাদের ভিতরে যা আছে সেগুলার প্রকাশ পাবে জন্মদিন পালন করার বিষয়ে বলেছেন এটাও জাহিলিয়াতের একটা অংশ এবং তারা এই কাজগুলো করত বিভিন্ন ক্ষেত্রে আমাদের এগুলো বর্জন করা উচিত এবং এই জায়গাগুলোতে অনেক ইসলাম বিরোধী কাজ করা হয় সেগুলো থেকে আল্লাহ সামতালা আমাদেরকে হেফাজত করুন আমিন তো এ ছিল আজকের মতো আলোচনা পরবর্তীতে আপনাদের সামনে জাহেলিয়াত ইসলামের মৌলিক বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব আকিদা এবং ইসলামের সাথে জাহেলিয়াতের যে সংঘর্ষ আছে আমাদের যে অজ্ঞতা আছে আকিদার ক্ষেত্রে ইসলামী বিশ্বাসের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আজকের মতো এখানেই আল্লাহ সুমতালা আপনাদের সবাইকে সুস্থ সুন্দর রাখুন এবং আল্লাহ সুমতালা আমাদের আমাকে এবং আপনাকে আমাদের সবাইকে বিশুদ্ধ হৃদায়তের উপর রাখুন ও আকিরি দাওয়ানা আনিল হামদুল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু